ডিপজলকে বললো কি আপনি একটু নামাজের পরে এলান করে দিয়েন যাতে সবাই একটু বসে তাই ডিপজল নামাজের পরে তার মতো করে এলান করতেছে এইভাবে ইনশাল্লাহ ভাই বাকি নামাজের পরে মসজিদি মানে কিনের কথা হইব ও মুসল্লি তোরা গলতে ববি নাইলে কিন্তু সান্ডে মান্ডে কলজ করিয়া দিব কয়া দিবাল আছি তো সবাই তো ভয়ে বসে গেছে সর্বনাশ যেই লোক এলান করছে না বসলে তো খবরই আছে তারপরে ওই প্রথম যে ইমানের বিষয়টা কালেমার বিষয়টা দেওয়া হলো মিশা সদগরকে যে আপনি একটু কালেমার বিষয়টা আপনার মতো একটু সাজাই গুছাই বলেন তাই মিশা সদগর কালেমার বিষয়টা বলতেছে এইভাবে আমরা দু চোখে যা কিছু দেখি আর না দেখি সব আল্লাহ সৃষ্টি মাখলুক মাখলুক কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া আর আল্লাহ সব কিছু করতে পারে মাখলুক ছাড়া তাই যাই হোক সে তার মতো করে বলে গেল তারপরে নামাজের বিষয়টা ডিপজলকে আবার দিল যে আপনি একটু নামাজের বিষয়টা আপনার মতো করে বুঝাই বলেন তাই ডিপজল নামাজের বয়ানটা করতে সেইভাবে ওই আল্লাহ রসুল যেমতে যেমতে নামাজ পড়ছে আর সাহাবি গহি গাইছে অমতেই নামাজ পড়তে হইব বোঝো নাই মাসলাডা দুধু খা ওই নাম সাপ নামাজ হিকাই দিবি যাই হোক সে তার মতো করে বললো তারপরে জিকিরের বিষয়টা দিয়ে হলো কাবিলাকে যে আপনি একটু আপনার মতো করে জিকিরের বিষয়টা একটু বোঝাই বলেন তাই কাবিলা জিকিরের বয়ান করতেছে এইভাবে ওর আলোতে মাওলাপাকে জিকির তোমার দেলের ভিতরে টাস টাস দিয়ে বাজতে থাকবে জিকির হইলে যদি তুমি কবরের ভিতরে হান্দাইতে পারো তাইলে তো বাইসি গেলা আর জিকির না হইলে কবরে হান্দাইলে ফেরিস তারা তোমার চৈদ্য শিখের ভিতরে হান্দাই দেবে যাই হোক সে তার মতো করে বলে গেল তারপরে একরামুল মুসলিমিন মুসলমান পরস্পর হৃদ্যতা ভালোবাসা এটা দিয়ে হইলো নায়ক ওমর সানিকে তো ওমর সানি তার মতো করে বুঝাই বলতেছে এইভাবে একজন মুসলমান আরেকজন মুসলমানের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেওয়ার নাম একরামুল মুসলিম চৌধুরী সাহেব আমরা গরিব হতে পারি আপনার মতো বদিন নই আমি গত মাসেও তিন তিল্লা দিয়েছি যাই হোক সে তার মধ্যে করে বললো এরপরে ওই সহিনিয়ত আমরা যা কিছু করবো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করব এটা দেওয়া হলো নায়ক মান্নাকে মরহুম মান্না এসে তার বয়ানটা করতেছে এইভাবে আমরা আমরা যা কিছু করব পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য করব না সবকিছু আল্লাহকে রাজি খুশি করার জন্য করব যাই হোক সে তার মতো করে বলে গেল এরপরে তাবলিগের বিষয়টা দেওয়া হলো নায়ক রুবেলকে তাই নায়ক রুবেল তার মতো করে বলতেছে এইভাবে আল্লাহর দিয়া চান আল্লাহর দিয়া মান আল্লাহর দিয়া সময় নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে আল্লাহর দিয়া মাল সময় সঠিক মূল্যায়ন করতে হবে আর জেনে রাখি শয়তান তুই যদি আল্লাহর দিয়া জান আল্লাহর দিয়া মাল আল্লাহর দিয়া সময় সঠিক মূল্যায়ন না করিস তুই Thank you. 有人。